আমি নিজে বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা এবং পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হচ্ছেন মা কারণ আমরা প্রথম মা ডাকটা আমরা শিখি আমাদের মায়ের কাছ থেকে আর একটা সংসারকে একটা পরিবারকে কিভাবে ম্যানেজ করতে হবে এটি কিন্তু একজন মাই জানেন thank you so much for all your questions lot of the answers have been noted by our Honorable State Minister for ICT, and I take the pleasure of inviting him up to the podium to come and share his thoughts and answer many of your questions. Our Honorable ICT State Minister, Mr. Junaid Ahmed Polak. Thank you so much. অসংখ্য ধন্যবাদ জারা আপা আজকে চমৎকার মডারেশনের জন্য তো আমরা এই প্যানেলিস্টদের কাছ থেকে শুনলাম তবে সবচেয়ে বেশি আমি আনন্দিত একটু আগে যে অডিয়েন্স থেকে যে কোশ্চেনগুলো আসলো আমার কাছে মনে হলো যে যদি এই প্যানেল ডিসকাশনটা যদি অডিয়েন্স থেকেই শুরু করা যেত এবং আরও একটা দুইটা ঘন্টা যদি আমরা আমাদের তরুণ উদ্যোক্তা ভাই বোনদের কাছ থেকে এবং যারা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয়েছে বাধাগুলোকে কাটিয়ে উঠেছে এবং নতুন নতুন সমস্যা সমাধান করে আজকে তারা একটা সাফল্যের জায়গায় এসছে তাদেরকে যদি আরও বেশি সময় আমরা দিতে পারতাম আমার মনে হয় যে এই প্যানেল ডিসকাশন করে আপনাদেরকে যতটুকু এনকারেজ করার জন্য আমরা এসছিলাম আমি সত্যি কথা বলতে কি আপনাদের বক্তব্য এবং আপনাদের এই সংগ্রামী গল্পগুলো শুনে আমি নিজেই অনুপ্রাণিত আরও বেশি করে উদ্যোক্তাদের জন্য কাজ করার জন্য তো আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই আপনারা ইতিমধ্যে কিনোট প্রেজেন্টেশন প্যানেলিস্টদের ডিসকাশন এবং আপনাদের কোশ্চিন আনসার সেশন থেকে অনেক বিষয়ে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন এবং আপনাদের বেশ কিছু জায়গায় সমস্যা চিহ্নিত করে দিয়েছেন মূলত আমার কাছ থেকে আপনারা সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সমাধানগুলো প্রত্যাশা করছেন সে কারণে আমি প্রথমে একটা বিষয় বলতে চাই আমাদের যে মাইন্ডসেট চেঞ্জিংয়ের ব্যাপারটি অনেক আলোচক এবং অনেক প্রশ্নকর্তা বলেছেন সেটা হচ্ছে আমাদের মৌলিক একটা সমস্যা আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা করা নারী পুরুষ ধনী দরিদ্র গ্রাম শহর এই যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন চব্বিশটা বছর চোদ্দটা বছর উনি কারা অভ্যন্তরে কাটিয়েছেন কিন্তু উনি কিন্তু আপোষ করেননি কখনো খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার জন্য উনি কিন্তু নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য উনি সংসদে সংরক্ষিত আসন সংবিধানে উনি প্রণয়ন করেন আজকে সেই সংখ্যা বৃদ্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চাশে উন্নীত করেছেন কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এটি শুরু করে গিয়েছেন যে সর্বোচ্চ আইনসভায় যাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয় তার জন্য উনি একটা কোটা নির্ধারণ করে দিয়েছিলেন দ্বিতীয়ত আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময়ে তিরিশ লক্ষ শহীদ তাদের আত্মহতি দিয়েছে দুই লক্ষ মা বোনেরা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে এবং বঙ্গবন্ধু কিন্তু তাদের বীরঙ্গনা উপাধি দিয়ে তাদেরকে বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুর সহযোদ্ধা সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতনাস মুজিব সেই সকল যারা বীরঙ্গনা নারীরা ছিল যাদের পিতা মাতা পরিবারের স্বজনরা তাদেরকে পরিবারের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তাদের পিতা সেই ধর্ষিত মা বোনদের পরিচয় পর্যন্ত দিত না তাদের কিন্তু পারিবারিক পরিচয় বঙ্গবন্ধু নিশ্চিত করেছিলেন এবং তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের পরিচয়ের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু সেভাবেই কিন্তু আমাদের নারী সমাজের মর্যাদা নিশ্চিত করে তাদের ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর একটা কোর ফিলসফি যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুসরণ করেন সেটি আমি আমাদের নারী উদ্যোক্তা বোনদের জন্য বন্ধুদের জন্য বলতে চাই বঙ্গবন্ধু বলতেন যে নারীরা যদি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয় তখনই প্রকৃতপক্ষে তার পরিবার এবং সমাজে সম্মান এবং মর্যাদা পায় আপনারা খেয়াল করে দেখেন একটু আগে অনেকেই আলোচনায় বলছিলেন প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষক এটা কিন্তু একটা সামাজিক বিপ্লব ঘটিয়েছে আমাদের এই বাংলাদেশে এটি কিন্তু এমনি এমনি হয়নি একটা সরকার প্রধান একটা সিদ্ধান্ত কিভাবে একটা দেশ এবং সমাজকে পরিবর্তন করতে পারে তার দুটো উদাহরণ আপনাদের সামনে আমি দেই একটা হচ্ছে ছিয়ানব্বইয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন উনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ষাট শতাংশ কোটা নির্ধারণ করে দিয়েছিলেন নারীদের জন্য তার ফলে কি হলো জানেন দুটো বিষয় হলো একটা হচ্ছে এসএসসি এইচএসসি পাশ করেই একজন নারী সে আত্মকর্মসংস্থানের সুযোগ পেল সে আর্থিকভাবে সচ্ছল হলো আর একটা কি হলো জানেন আমাদের যে যৌতুক প্রথা যে ব্যাধি এটার বিরুদ্ধে এক কার্যকর সমাধান দিলেন জননেত্রী শেখ হাসিনা আগে একজন যদি কন্যা শিশু হতো কোনো পরিবারে যেটা রুবাবা আপা বললেন যে আগে পুত্র সন্তানদেরকে বাবা মারা বেশি মূল্যায়ন করত কিন্তু যেই দিন থেকে জননেত্রী শেখ হাসিনা নারী শিক্ষক নিয়োগের জন্য ষাট শতাংশ কোটা দিলেন তখন বাবা মারা চিন্তা করল যে আমার কন্যা শিশুকে আমি যদি এইচএসসিটা পাশ করাতে পারি তাহলে সে যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব তার বিয়ে দেওয়ার জন্য আমাকে যৌতুক নিয়ে চিন্তা করতে হবে না একজন শ্বশুর বা শাশুড়ি সেও কিন্তু আমি গ্রামের ছেলে আমি চলনবিলে নাটোরের প্রত্যন্ত সিংড়ায় জন্মগ্রহণ করেছি আমি জানি যে গ্রামের একটি পরিবারের পিতামাতা কন্যা দায়গ্রস্ত পিতামাতা কতটা দুশ্চিন্তায় থাকে তার কন্যাকে নিয়ে কিন্তু যেই দিন থেকে জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন তখন কিন্তু সমাজে একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম আমার নিজের পরিবারে অনেক শিক্ষক আছে আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে দশ বছর শিক্ষকতা করেছেন তারপরে সে মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে অধ্যাপনা করেছে দশ বছর এবং দশ দশ বিশ বছর শিক্ষকতা করার পর এখন সে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে এখন সে ঢাকায় এলএলবি ভর্তি হয়েছে বিকাল পাঁচটায় যায় রাত আটটা পর্যন্ত ক্লাস করে নয়টা দশটায় বাড়ি ফেরে এখন তার লক্ষ্য হচ্ছে সে আত্মকর্মসংস্থানের সুযোগ করবে সে আমাদের শেলির মতো ব্যারিস্টার রহিমার মতো একজন লয়ার হয়ে সে কোর্টে যাবে আমি তাকে এনকারেজ করি কারণ আমি নিজে দেখেছি যে এসে মঞ্চে বড় বড় বক্তব্য দেব আপনাদেরকে বলবো সবাই ঘর থেকে বেরিয়ে আসেন উদ্যোক্তা হন কিন্তু আমার নিজের পরিবারে আমি যদি সেই উদারতা এবং স্বাধীনতার চর্চা না করি তাহলে কিন্তু কথার কাজে মিল না থাকলে কোনোদিন দেশে পরিবর্তন হবে না আমি একটা মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি আমার মা খুব বেশি শিক্ষিত নন কিন্তু উনি উদার এবং গণতান্ত্রিক একটা চেতনায় বিশ্বাস করেন এবং ওটাই হচ্ছে আমার পারিবারিক শিক্ষা আমি সন্তান হিসেবে আমার মায়ের কাছ থেকে শিখেছি যে নারী পুরুষের মধ্যে বৈষম্য না করতে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য না করতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলোর মধ্যে বৈষম্য না করতে এবং সেটাই কিন্তু আমাকে একটা প্রগতিশীল একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বড় হতে সহযোগিতা করেছে যেটা নেপোলিয়ান বোনাপোর্ট বলে গেছেন কয়েকশো বছর আগে যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব আমি নিজে বিশ্বাস করি আমি নিজে বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা এবং পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হচ্ছেন মা কারণ আমরা প্রথম মা ডাকটা আমরা শিখি আমাদের মায়ের কাছ থেকে আর একটা সংসারকে একটা পরিবারকে কিভাবে ম্যানেজ করতে হবে এটি কিন্তু একজন মাই জানেন যদি ভালো একটু ফসল হয় সেটা কি হয় ম্যানেজ করতে হবে সংরক্ষণ করতে হবে আবার দেখেছি ছোটবেলায় যে প্রাকৃতিক দুর্যোগে যদি ফসল হানি হয় তাহলে অল্প সম্পদ দিয়ে কীভাবে পুরো বছরটা চালাতে হবে সেটা কিন্তু একজন মা যতটা ভালোভাবে পারেন কখনো কোনো পরিবারের পিতা বাবা কিন্তু সেটা অতটা ভালো পারে না যার দৃষ্টান্ত আমি নিজেই আমি কিন্তু এখনও আমার পরিবারে আমার স্ত্রী সকল সিদ্ধান্ত নেয় আমি কিন্তু এখনও আমি আমার নারী নেতৃত্বেই আমি আমার পরিবারে বসবাস করি এবং এটার জন্য আমি গর্বিত কারণটা হচ্ছে আমি যতটা আসলে সতর্ক থাকতে পারি অর্থনৈতিক বিষয় নিয়ে তার থেকে অনেক বেশি সতর্কভাবে ম্যানেজ করে আমার স্ত্রী এই যে নিত্য এক্সপ্রেস রূপগঞ্জে ওদের ওই এলাকায় আমরা গেলাম তাই না সুমিয়াপা আমাদের করোনার টাইমে আমরা গেলাম একটা কালারফুল ফেস্ট আয়োজন করতে উইমেন অন্টারপ্রেনারদের ই ক্যাব এবং women and e commerce platform তাদের সকলের সহযোগিতায় সেখানে গিয়ে ই ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ সে একটা চমৎকার আইডিয়া দিল আমাদেরকে প্রপোজালটা ছিল এরকম যে আমরা নারী উদ্যোক্তাদেরকে পঞ্চাশ হাজার করে টাকা অফেরতযোগ্য আমরা গ্রান্ট দেব এবং তাদেরকে একটু মেন্টরশিপ একটু কোচিং কিছু গাইডেন্স দেব আমরা দেখব যে তাদের যে ন্যূনতম চাহিদা দেখা গেছে একটা ওয়েবসাইট খুলবে কিংবা একটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফেসবুকে একটু বুস্ট করবে কিংবা ছোট একটা অফিস নেবে সেই টাকাটা যাতে তাদের পরিষদের কোনো ভয় না করতে হয় এই যে নিত্য এক্সপ্রেস বলল যে ব্যাংকে যাচ্ছে দশ লক্ষ টাকার জন্য তাকে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে বলে বলেছে তা আমি ইতিমধ্যে আমাদের সোহাগ চন্দ্র দাস আছে এখানে আমাদের ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমি আমি তাকে ওর কার্ডটা দিয়ে দিয়েছি আমি একটা এক্সাম্পল আজকে তৈরি করে যাচ্ছি আর বাকি উইন্ডোগুলো ওপেন করে যাচ্ছি আমরা নিত্য এক্সপ্রেসকে ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমি থেকে দশ লক্ষ টাকা লোন না আমরা গ্রান্ট দেব আজকে এখানে আসতে পেরে আমি যেরকম গর্বিত আনন্দিত পাশাপাশি আমি আরও বেশি আনন্দিত এই জন্যে যে এই প্ল্যাটফর্মটি আমাদের খুব প্রয়োজন ছিল কারণ কোনো একটা দুটো প্ল্যাটফর্ম নয় আমরা চাই বাংলাদেশের সকল নারী উদ্যোক্তাদের জন্য জননেত্রী শেখ হাসিনার সকল সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিনে আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছিলাম এই জন্মদিনটাকে সার্থক করার জন্য কারণ মাননীয় প্রধানমন্ত্রী কি করলে খুশি হবেন আমরা ভাবলাম যে এক হাজার নারী উদ্যোক্তাদেরকে আমরা স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে বাছাই করলাম সারা বাংলাদেশ থেকে বেসিস ইক্যাপ ইউএনডিপির আনন্দ মেলা তারা সবাই হেল্প করেছিল তবে আপনারা যেটা বলেছেন আপনাদের ইমোশন আমি বুঝতে পারি আপনাদের স্মার্ট উইমেন অন্টারপ্রেনার আমরা শুধুমাত্র কেবল দিয়েছি বারোশো পঞ্চাশ জনকে পঞ্চাশ হাজার করে টাকা আমরা দেখছি এটা খুব ভালো করছে আমাদের টার্গেট আরও সাতশো পঞ্চাশ জনকে আগামী দুই এক মাসের মধ্যেই আমরা এই পঞ্চাশ হাজার করে টাকা দেব আমি ছোটবেলায় স্মার্ট শব্দটা শুনে খুব আলোড়িত হতাম তখন ডিকশনারি খুঁজে বের করলাম স্মার্ট মানে কি আমি মনে করতাম স্মার্ট মানে লম্বা হইতে হবে ফর্সা হইতে হবে সুন্দর হইতে হবে বডি বিল্ডার হইতে হবে অমিতাভ বচ্চন বা মিঠুন চক্রবর্তীর মতো হইতে হবে বা রাজ্জাকের মতো হইতে হবে বা উজ্জ্বলের মতো হতে হবে আমাদের নায়ক কিন্তু না পরে আমি ডিকশনারি খুঁজে দেখলাম যেহেতু আমি খুব রোগা পাতলা ছিলাম কালো ছিলাম আমি খুব দুশ্চিন্তায় ছিলাম পরে আমি ডিকশনারিতে দেখি তখন তার গুগল ছিল না তখন অক্সফোর্ড ডিকশনারি তো দেখলাম যে না স্মার্ট মানে বুদ্ধিদীপ্ত এটা আমাকে খুব আকর্ষণ করলো এবং এখন যখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর মাননীয় আইসিটি উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে প্রস্তাবটি দিয়েছেন যে একচল্লিশ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ সেই উন্নত বাংলাদেশ হবে বুদ্ধিদীপ্ত সাশ্রয়ী টেকসই জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ অর্থাৎ আপনি লম্বা না খাটো ফর্সা না কালো মোটা না চিকন এটা বড় কথা না আপনি যদি মেধাবী হন আপনি যদি সাশ্রয়ী হন আপনি যদি প্রগতিশীল হন আপনি যদি আপনি যদি সাহসী হন তাহলে আপনি স্মার্ট এবং আপনি জীবন সংগ্রামে যদি জয়ী হন তাহলে আপনি স্মার্ট এই কারণে আমরা আমাদের নারী উদ্যোক্তাদের জন্য এই অনুদানটার নাম দিয়েছি স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান অনেকে অনেক কথা বলেছেন উদ্যোক্তা হওয়ার কিছু সিক্রেট রেসিপি আপনাদেরকে বলে দিয়েছে মঞ্চ থেকে কিন্তু আমি সবচেয়ে যেটা বেশি মনে করি প্রয়োজন সেটা হচ্ছে ঝুঁকি নেওয়ার সাহস দু সালে যখন স্টার্ট আপ বাংলাদেশ ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করি তখন জয় ভাই ওনার বক্তব্যে বলেছিলেন if you give a man a fish you can feed him for a day if you teach a man how to fish you can feed him for his life এটা কিন্তু আমাদের কোর একটা স্ট্র্যাটেজি হিসেবে আমরা আইসিটিতে নিয়েছি আমরা একদিনে একটা কিছু দিয়ে দিলাম খাবার সে একদিনের ক্ষুধা নিবারণ হলো তা না আমরা এমন কোনো প্রশিক্ষণ বা এমন কোনো পুঁজি দিয়ে দেব আমাদের উদ্যোক্তাদেরকে যেটা দিয়ে কিনা তার সারা জীবনের তার আহারের ব্যবস্থা করতে পারে সেই জন্য কিন্তু আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দুই লক্ষ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি বেসিক আইটি ট্রেনিং দশ হাজার ফেসবুক অন্টারপ্রেনারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি আমি বলছি আজ থেকে তিন চার বছর আগের কথা যখন এফ কমার্স টার্মটাই খুব নতুন ছিল তার সাথে সাথে আমরা শি পাওয়ার প্রজেক্ট নামে একটা প্রজেক্টে দশ হাজার পাঁচশো জনকে অন্টারপ্রেনার তৈরি করেছি আপনারা অনেকেই বলেছেন এখানে প্যানেলেও বলেছেন সফট স্কিলস দরকার কগনিটিভ স্কিলস দরকার আমি একমত এবং মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় যেটি রুবা বাবা ওনার প্রেজেন্টেশনে বললেন যে robotics AI microchip designing manufacturing and cyber security এই চারটা এরিয়াতে আমাদের অবশ্যই স্কিল সেট তৈরি করতে হবে কিন্তু সাথে সাথে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের co creation collaboration co investment অর্থাৎ আমাদের একত্রিত হয়ে কাজ করার ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো বিষয়ে কিন্তু আমাদের কিছু সফট স্কিলস কমিউনিকেশন স্কিলস এগুলো প্রয়োজন এটা উপলব্ধি করতে পেরেই আপনারা অনেকেই চেয়েছেন উপজেলা পর্যায়ে পর্যন্ত ট্রেনিং আমরা কিন্তু একটা নতুন প্রকল্প নিয়েছি যেই প্রকল্পের নাম মাননীয় প্রধানমন্ত্রী নিজেই নির্বাচন করে দিয়েছেন সেটির নাম হচ্ছে হার পাওয়ার বাংলা হচ্ছে নারী শক্তি এবং এখানে আমরা পঁচিশ হাজার নারী উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব পাঁচ মাস যাতে করে তারা ফ্রিলান্সার হতে পারে তারা যাতে আইটি মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসেবে যার যার গ্রামে যার যার শহরে বসে উদ্যোক্তা হতে পারে কল সেন্টার এজেন্ট হতে পারে ই কমার্স উদ্যোক্তা হতে পারে এই পাঁচ মাস ট্রেনিংয়ের পর আমরা এক মাস তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করব। তাদের নিয়মিত মেন্টারশিপের ব্যবস্থা করব। যাতে করে শুধু প্রশিক্ষণ নিয়ে তারা থেমে না যায় কোথাও বাধাগ্রস্ত হলে তাদের মেন্টারশিপের ব্যবস্থা আমরা করব। হার পাওয়ারে আমরা প্রশিক্ষণটা দেব এবং আপনারা শুনে আনন্দিত হবেন একচল্লিশটা জেলায় আমরা উপজেলা পর্যন্ত যাব এবং এখানে পাঁচ মাসের ট্রেনিং এক মাসে ইন্টার্নশিপ তারপর আমরা তাদের হাতে সিড মানি হিসেবে বিশ হাজার টাকা নগদ তুলে দেব যাতে ওইটা নিয়ে তারা স্টার্ট করতে পারে তারপর কি তারপর নিত্য এক্সপ্রেসের মতো যদি ওরা ফুড ডেলিভারি দিয়ে কিংবা একটা ই কমার্স কিংবা আইটি অন্টারপ্রেনার হয়ে তারা যদি ব্যবসা শুরু করতে চায় তখন ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমিতে তারা যদি আবেদন করে তাহলে দশ লক্ষ টাকা পর্যন্ত তারা অফেরতযোগ্য বিনা সুদে তারা ফান্ডিং পেতে পারে এরকম আমরা তিনশো জনকে গত পাঁচ বছরে দিয়েছি এবং যেটা সাকসেস স্টোরি কিন্তু ফিফটি পার্সেন্টের ওপরে জয় ভাই আমাদেরকে বলেছিলেন ষোলো সালে আপনারা কেউ একটা ডকুমেন্টারি দেখেছেন secret sauce of Silicon Valley যারা এই যে বলে যে হঠাৎ করে একটা ইকোসিস্টেম তৈরি হয় তাদের দেখা উচিত যে সিক্রেট সস অফ সিলিকন ভ্যালিতে দেখলে আপনারা দেখবেন যে ষাট থেকে সত্তর বছর লেগেছে এই সিলিকন ভ্যালির এই ইকোসিস্টেমটা এই কালচারটা গড়ে তুলতে আমাদের লক্ষ্য তিনটা পরিষ্কার একটা হচ্ছে সকল রিসোর্স সাপোর্ট দিয়ে আমরা বাংলাদেশে একটা অন্টারপ্রেনিয়াল সাপ্লাই চেইন তৈরি করতে চাই যাতে দেশের যা কিছু প্রয়োজন সব বাংলাদেশে অন্টারপ্রেনিয়ারাই তৈরি করে ঠিক যেরকম বলেছেন যে আমাদের একটা ফেসবুক দরকার যদি আজকে নগদ বিকাশ তারা যদি আমাদের হোম গ্রোন সলিউশন না থাকতো তাহলে কিন্তু হয়তো বিদেশি কোনো একটা ডিজিটাল ওয়ালেট এসে এই ব্যবসাটা করতে পারত ঠিক একই রকমভাবে আমরা চাই ছোট বড় যা কিছু সমস্যা আছে সেগুলো সমাধান যাতে আমাদের নিজস্ব উদ্যোক্তারা করতে পারে দ্বিতীয়ত আমরা চাই একটা স্টার্ট আপ কালচার গড়ে তুলতে যেখানে ব্যর্থ হতে কেউ ভয় পাবে না আমাদের বাবা মার কি দায়িত্ব আমরা বাবা মারা কি ছোটোবেলা কি বলি যে তুমি ভালো করে পড়াশোনা করো অঙ্ক ইংরেজি সায়েন্স এগুলো ভালো করে পড়ো তারপর বড় হয়ে একটা ভালো চাকরি করো হয় বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গভর্নমেন্ট এমপ্লয়ি হও অথবা কোনো প্রাইভেট সেক্টরে টেলকো বা ব্যাংকিং সেক্টরে যাও কিন্তু আজকে কি দেখছেন মার্ক জুকারবার্গ স্টিভ জবসের কথা বাদই দিলাম আমাদের ধরেন যে রাসেল টি আহমেদ কিংবা শমী কায়সার তানবীর মিশুক এরা কেউ তো জব সিকার না ছিল না তারা জব ক্রিয়েটার হয়েছে প্রত্যেকেই লক্ষ লক্ষ হাজার হাজার তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছে তো আমরা চাই আমাদের সেই স্টার্ট আপ কালচারটা তৈরি করতে জয় ভাই ছয় বছর আগে বলেছিলেন যে ইউএসএতে নাকি টেন পার্সেন্ট স্টার্ট আপ সফল হয় আর নাইনটি পার্সেন্ট ফেল করে কিন্তু তার মানে এই না যে ওই নাইনটি পার্সেন্ট ফেল করে ঘরে বসে গেল তারা যেই স্টার্ট নিয়ে যেই প্রোডাক্ট নিয়ে ফেল করলো সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন আরেকটা স্টার্ট আপ আবার দিল এভাবে কিন্তু স্টার্ট আপ কালচারটা তৈরি করতে হয় এবং স্টার্ট আপ ফান্ডিং সবাই বলছেন যে access to finance financial literacy digital literacy এগুলো খুব গুরুত্বপূর্ণ আমিও একমত কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে নিত্য এক্সপ্রেস ও যাচ্ছে ওর স্টার্ট আপ বিজনেসের জন্য দশ লক্ষ টাকা লোন নিতে এই যে ক্রেডিট লোন নেওয়া এটা স্টার্ট আপদের জন্য কখনোই যথাযথ হয় না আজকে চালডাল আশা করি পঁচিশ সালের মধ্যেই ইউনিকর্ন হয়ে যাবে ইনশাল্লাহ তারা বিলিয়ন ডলার কোম্পানি হয়ে যাবে ইতিমধ্যে হয়তো হয়ে গেছে লুকায় রাখছে বলে না নগদ দেখছেন যে চার বছরের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ফিনটেক স্টার্ট হিসাবে উপাধি পেয়েছে এটা কত গর্বের কথা ছয় কোটি তাদের ইউজার মাত্র তিন চার বছরের মধ্যে এটা একটা স্টার্ট আপে গ্রোথের জন্য দরকার কি হিউজ টাইপ মানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কিন্তু যাতে ঝুঁকি নিতে পারে এই কারণে ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম কখনোই স্টার্ট আপ গ্রোথের জন্য যথাযথ নয় সেই কারণেই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জয় ভাইয়ের এই আবেদনটা যখন দিলেন যে আমরা এমন একটা কোম্পানি করতে চাই যারা কিনা ব্যাংকের মতো এগারো পার্সেন্ট সুদ চাইবে না তাদের কোনো জামানত চাইবে না তাদের শুধু ব্রেইন এবং তাদের আইডিয়া এইটার ওপরেই তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কনভিন্স হয়ে উনি আমাদেরকে স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি করে দিলেন পাঁচশো কোটি টাকা দিলেন এবং আমরা বললাম যে যদি এটা নাইনটি পার্সেন্ট ফেল করেন দয়া করে আমাদেরকে মাফ করে দেবেন মাননীয় মানে প্রধানমন্ত্রী কিন্তু বলছেন অসুবিধা নাই পাঁচশো কোটি টাকা নিয়ে শুরু করো আমাদের তরুণদেরকে সুযোগ দাও যদি তারা ফেল করে আমরা উৎসাহ দেব এবং তাদের সাফল্যের জন্য যা কিছু করা লাগে আমরা করব। আপনারা শুনে আনন্দিত হবেন আমরা ইতিমধ্যে পঞ্চাশটা স্টার্ট আমরা বিনিয়োগ করেছি ইনক্লুডিং চালডাল এবং আরও অনেকে আছে ছোট যেগুলো হয়তো নাম আপনারা শুনেননি আমরা প্রত্যেকে দেখছি সেগুলো থ্রি টাইমস ফোর টাইমস তাদের কিন্তু গ্রোথ হয়েছে গত তিন বছরে এবং আমাদের সেটা সাকসেস রেট কিন্তু থার্টি পার্সেন্টের ওপরে তার মানে আমাদের স্টার্ট আপরা খুব ভালো করছে গ্লোবাল যেই মানে প্র্যাকটিস এবং যেই এক্সাম্পল তার থেকে ভালো করছে আমরা এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনার ইক্যাপ আমাদের বেসিস তাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন উইমেন লেড যেগুলো আগারগাঁওতে একটা ফ্লোর আছে যেখানে কিন্তু প্রথম ছয় মাস আমরা স্টার্ট আপদেরকে free of cost office space কিন্তু আমরা দিই কোয়ার্কিং স্পেস যেটাও যদি আপনারা উইমেন লেড কোনো স্টার্ট আপ আপনারা আবেদন করেন তাদের মাধ্যমে এটা আমরা কিন্তু দিতে পারবো আপনাদের কোনো ভাড়া দিতে হবে না কিন্তু আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করা ট্রেড লাইসেন্স পাওয়া তার জন্য যে অ্যাড্রেস লাগে এটা কিন্তু আপনার ইজিলি ওই কোয়ার্কিং স্পেসের আপনার অ্যাড্রেসটা আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে আমাদের সুবিধা হয় আর একটা আমরা দেখি লিগাল সাপোর্ট যেটা শেলি বলল ব্যারিস্টার রহিমা বলল এটা খুব ইম্পর্ট্যান্ট ডিজিটাল লিটারেসি সেন্টার আমরা করেছি আমরা স্টুডেন্ট এবং অন্টারপ্রেনার তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি আপনারা digital literacy dot gov dot BD এই ওয়েবসাইটটা একটু ভিজিট করেন তাহলে আপনারা সবগুলো কোর্স দেখতে পাবেন মুক্ত পাঁচ ডট জিওভি ডট বিডি এই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মটা ভিজিট করেন তাহলে প্রচুর কোর্স আমরা ফ্রি এখানে দিয়ে রেখেছি এখন ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়েও কাজ করব আর লিগাল লিটারেসি নিয়ে আমাদের একটা ছোট্ট উইং আছে ব্যারিস্টার জেরিন আছে আমাদের আইডিয়া প্রজেক্টে আমাদের লিগাল সার্কেল আমাদের আউটসোর্সিং ফার্ম ল ফার্ম তারা আমাদেরকে হেল্প করে আপনাদের যে কোনো স্টার্ট আপ উইমেন লেড হোক মেন লেড হোক যেই হোক আমাদের যদি বিআইবিসি বেসিস বাক্য ই ক্যাবের মাধ্যমে অ্যাপ্লাই করেন যে আপনাদের লিগাল সাপোর্ট লাগবে তাহলে আইডিয়া থেকে আমরা আপনাদের company registration intellectual property right registration copyright এগুলো সবগুলো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের লিগাল উইং আছে আমরা কিন্তু হেল্প করব আমার অফিসেরই পনেরো তালায় কিন্তু এইটা আমরা স্থাপন করেছি সবশেষে একটা বলতে চাই যে আপনাদের একেবারে উপজেলা লেভেলে স্থায়ী প্রশিক্ষণের জন্য ইনকিউবেশনের জন্য মেন্টারশিপের জন্য আমরা আরেকটা চমৎকার উদ্যোগ নিয়েছি ডিপার্টমেন্ট অফ আইসিটির উদ্যোগে আমরা Joy digital service employment and training centre আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট জয় ভাইয়ের নেতৃত্বে তার সুপরামর্শে আমরা এই সেন্টারটি স্থাপন করছি প্রত্যেকটা উপজেলায় চারশো ছিয়ানব্বইটা উপজেলা একটা জেলা পর্যায়ে একটা করে মোট সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চান্নটা হবে দুইশো তেতাল্লিশটা টেন্ডার অলরেডি হয়ে গেছে পাঁচ হাজার থেকে দশ হাজার স্কোয়ার ফিট স্পেস থাকবে যেই সেন্টারে আমাদের প্রথম কাজ হবে আমাদের তরুণ তরুণীদেরকে ট্রেনিং করা তারপরে তাদের মেন্টারশিপ তাদের কোচিংয়ের ব্যবস্থা করা তাদের ফান্ডিংয়ের জন্য কানেক্ট করে দেওয়া যারা ফান্ড মানে দিবে পাশাপাশি সরকারের সেবাগুলোকে ওখানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে ব্যবহার করা এই জন্য আমরা এটা নাম দিয়েছি Joy digital service employment and training centre অর্থাৎ ইমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য এটা একটা ডিজিটাল হাব হিসাবে কাজ করবে এটা কিন্তু আমরা একা করব না আমাদের নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম যারা আছে বিজনেস অ্যাসোসিয়েশন আছে এবং লোকাল যারা স্টার্ট আছে সবাই সম্মিলিত হবে কাজ করবে এই সব কাজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন আমাদের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা তো কেবলমাত্র ডিজিটাল বাংলাদেশের ফাউন্ডেশনটা করেছি এবং এই ফাউন্ডেশনটা আমরা তৈরি করেছি চারটা পিলারের ওপরে human resource development, connectivity for all, e-governance and ICT business promotion. যেই চারটা পিলার সম্পর্কে রুবা বাপা বর্ণনা করেছেন যে আমরা ২০ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছি দুই হাজারের ওপরে সার্ভিস ডিজিটাইজ করেছি আমরা ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি করেছি এবং এক দশমিক চার billion dollar IT export earning করছি আজকে চিন্তা করে দেখেন ট্রেড লাইসেন্স নিতে যত বাধা হোক ব্যাংকে লোন পেতে যত বাধাই হোক কিন্তু নিত্য এক্সপ্রেস তাদের সকল কিন্তু খাদ্য বিক্রি করছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমাদের ইন্টারনেট সাবস্ক্রাইবার্সের নাম্বার যদি ১৩ কোটি না হতো আজকে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীর সংখ্যা যদি ১৮ কোটি না হতো আমাদের গ্রামে গ্রামে পাকা রাস্তা না হতো আর এই ধরেন যে বিদ্যুতের সংযোগ যদি বাড়ি বাড়ি না থাকতো তাহলে কি এই আইসিটি শিল্পটার বিকাশ হতে পারত কোনোদিনও পারতো না তো সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে এখন একচল্লিশ সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশে ভিশন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেখানে আমাদের চারটা এরিয়া নাম্বার ওয়ান হচ্ছে স্মার্ট সিটিজেন্স অর্থাৎ ছেলে মেয়ে শিশু নবীন প্রবীণ শহর গ্রাম সকল মানুষকে আমরা বুদ্ধিদীপ্ত সাশ্রয়ী এক একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই দ্বিতীয়ত স্মার্ট ইকোনমি আপনারা জানেন যে গত ১৩ নভেম্বর মাননীয় উপদেষ্টা মহোদয়ের যেই এখন পরবর্তী ভিশন ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা অর্থাৎ এভরি ট্রানজ্যাকশন হবে অনলাইনে তাতে কি হবে তাতে আপনাদের ট্রানজ্যাকশন রেকর্ডটা থাকবে ক্রেডিট স্কোরিং অ্যান্ড রেটিং থাকবে তাহলে কি হবে এখন ছোট ছোট উদ্যোক্তা যারা ব্যাংকে যাচ্ছে নিত্য এক্সপ্রেস কেবল চার মাস আগে শুরু করেছে তার কিন্তু কোনো জামানত দেওয়ার সুযোগ নেই তাহলে তাকে ব্যাংক লোন দিচ্ছে না কিন্তু যদি আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন যদি অনলাইনে হয় তাহলে যে দেখা যায় যে নিত্য এক্সপ্রেস গত চার মাসেই হয়তো চার লক্ষ টাকা ট্রানজ্যাকশন করেছে তাদের ক্যাশ ফ্লো আমদানি রপ্তানি সবকিছু মিলিয়ে তাদের লেনদেন খুব ভালো তখন কিন্তু একটা ব্যাংক চিন্তা করবে যে না একে দশ লক্ষ টাকা লোন দেওয়া যায় এই চিন্তা করে কিন্তু আমাদের এই inter operable digital transaction platform বিনিময় আমাদের সামনে মাননীয় উপদেষ্টা মহোদয় তার ভিশনটা বর্ণনা করেন আজ থেকে চার বছর আগে আমরা এটা তৈরি করেছি বাংলাদেশ ব্যাংককে হস্তান্তর করে দিয়েছি এবং চমৎকারভাবে চলছে আমার আজকে অনুরোধ থাকবে নগদের ফাউন্ডার সিইও তানভীর মিশুকের কাছে আজকে উনি একটা কমিটমেন্ট করবেন ওনার সামনে মাইক্রোফোন আছে সেটা হচ্ছে আমি চাই আমাদের নারী উদ্যোক্তা যারা আছেন যারা নিবন্ধিত অথবা অনিবন্ধিত এটা আমরা কাউকে বাধ্য করতে চাই না কারণ স্টার্ট আপ গ্রোথের জন্য একটা ইনভায়রনমেন্ট দরকার যেটা খুব খোলামেলা ইনভায়রনমেন্ট যে কোনো কিছু যাতে তারা সহজে আনতে পারে কিন্তু আমাদের বিআইবিসি বেসিস বাক্য ক্যাবের মাধ্যমে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে আমরা এই যে ডিজিটাল ট্রানজ্যাকশন হিস্ট্রি নগদে যদি তার অ্যাকাউন্ট থাকে কিংবা আইডিটিপির হিস্ট্রিটা দেখে যদি দেখা যায় যে তার previous six months or one year ট্রানজ্যাকশনটা খুব ভালো তাহলে কোলাটারাল ফ্রি পঞ্চাশ হাজার হোক অথবা এক লক্ষ হোক আমাদের নারী স্মার্ট উদ্যোক্তাদেরকে নগদ থেকে একটা মাইক্রো স্মার্ট লোন ইন্ট্রোডিউস উনি করতে পারেন যেটাতে আমরা আপনাকে অ্যাসিওর করতে পারি যেখানে জনেত্রী শেখ হাসিনা একজন স্মার্ট নারী উদ্যোক্তাকে পঞ্চাশ হাজার করে টাকা দিচ্ছে একটা ঝুঁকি নিয়ে তাকে আরও বড় ঝুঁকি নেওয়ার সাহস দেওয়ার জন্য সেখানে নগদ আরও পঞ্চাশ হাজার টাকা যদি প্রয়োজন হয় তার ট্রানজ্যাকশনটা হিস্ট্রিটা দেখে after three months after six months যে যখন সে এই স্মার্ট নারী উদ্যোক্তা গ্রান্টটা পেল তারপর থেকে সে নগদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবে তার ডিজিটাল ট্রানজ্যাকশন হিস্ট্রিটা জমা দেবে সেটাকে অ্যাসেস করে সেটা আপনি এআই দিয়ে করেন মেশিন লার্নিং দিয়ে করেন অথবা হিউম্যান ইন্টেলিজেন্স দিয়ে করেন ইটস আপ টু ইউ কিন্তু পাঁচ মাস বা ছয় মাস পরে তাকে অ্যাসেস করে আরও পঞ্চাশ হাজার বা আরও পাঁচ লক্ষ টাকা আপনি একটা স্মার্ট লোন আপনি নগদ থেকে কিন্তু ইন্ট্রোডিউস করতে পারেন সো এই প্রপোজাল আমার কাছে থাক আপনার কাছে থাকলো যদি আপনি কমফোর্টেবল হন you can give your commitment now otherwise you can take time তো এই কারণে ই কমার্স বলেন সফটওয়্যার হার্ডওয়্যার সবগুলো বিজনেসে মেটাভার্স একটা বড় ডিসরাপশন ক্রিয়েট করতে যাচ্ছে সো এই এরিয়াগুলোতে আমাদের শেখা দরকার আর এআই এমএল মানে কিন্তু সবাইকে একেবারে ব্যাচেলার ডিগ্রি হোল্ড করতে হবে তা কিন্তু না আমি রিসেন্টলি দেখলাম মেশিন লার্নিং এখন এসএসসি এইচএসসি পাশ করা মেয়েরাও করছে ছেলেরাও করছে এবং এটা কিন্তু একেবারে যে সবাইকে হায়ার ডিগ্রি নিতে হবে এর কোনো মানে নাই তিন মাস ছয় মাস বারো মাসের ট্রেনিং নিয়েও করা যাবে তো সেটাও আমাদের প্ল্যানে আছে আমি আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু